হ্যালো বন্ধুগণ এটা আমি ভিডিওর যে হবে এখান তো আমি স্টার্ট আর্নিং নাও একটা ক্লিক করে দিলাম সেইটাতে একটা জিমেইল লগ ইন দেওয়া থাকতে হবে তো আমার এখানে একটা শেয়ার দিয়ে দেবো ইস আল্লাহ হাফেজ